মধুর কান্দে সখী আমার তোমার লাগি দেখা আর কত কাল রাখবা তোমার কোন বিবাদী বিভাগে বুঝলাম মনের মন্দিরে বোঝা দিবানিশতে তোমাকে খোঁজা দিবানিশতে তোমাকে খোঁজা তোমাকে ডাকা যতনে রাখা তুমি ছাড়া পাগল পাড়া অনুদাসী তুমি জানো না ভিতর কান্দে আমার তোমার লাগি দেখলাম আর কত কাল রাখবা তোমার মন বিভাগে আর তোমারই যে বাস তোমারই সাথে মনে করি চাস তোমারই সাথে মনে করি সজনী হয়ে পাঁচর ছুঁয়ে তুমি তুমি তোমাকে চাই তুমি না বাঁচি না তুমি তুমি তোমাকে চাই তুমি না বাঁচি না ভিতর কান্দে সখী আমার बागी आहा